কঠাল প্রচলন হয়ে এই জানুয়ারি মাসে বই বিতরণের জন্য

শহীদুল ইসলাম তৃতীয় খ রোজ তেইশ তৃতীয় পুরস্কার আর প্রথম তৃতীয় শ্রেণী পঁচাত্তর ও সাতান্ন Yeah. সাইফুল ইসলাম তৃতীয় শ্রেণী রোটাই এরপরে অমর ফারুক মোহাম্মদ অমর ফারুক তৃতীয় শ্রেণী আঠারো এরপরে নিশান মেহেদি অধিকারী হবেন সবচেয়ে বড় কথা হলো আজকে আমাদের দেশে তরুণ সমাজকে যেভাবে মাদকাসক্ত আসক্ত করছে সেটাকে প্রতিহত করতে হবে এবং এর জন্য আপনাদেরই এগিয়ে আসতে হবে আপনাদেরই তাদেরকে চিহ্নিত করতে হবে আইন দ্বারা সব কিছু সবসময় সংশোধন করা সম্ভব নয় আপনাদের কোনো পরিচিত বন্ধু বান্ধব বা সাথীরা যদি মাদকাসক্ত হয় আপনারা যদি সম্মিলিতভাবে তাকে বয়কট করেন তাকে চিহ্নিত করেন তাকে ঘৃণা করেন তখন আর কেউ ওই পথে যাবে না এবং সেও সংশোধিত হতে বাধ্য হবে সুতরাং আপনার সেইভাবে এই দেশটাকে গড়ে তোলবার চেষ্টা করেন যারা মাদক গ্রহণ করবে তাদেরকে আপনারা পরিহার করবেন ঘৃণা করবেন তাদেরকে বলবেন তুমি এটা না ছাড়লে আমরা তোমার সাথে মিশবো না এবং তোমাকে আমরা চিহ্নিত করবো মাদকাসক্তি হিসাবে এমনিভাবে এটা প্রতিরোধ গড়ে তুলতে হবে দেশকে মাদক মুক্ত করতে হবে এবং সেই দিকে লক্ষ্য রেখে আপনারা কাজ করবেন